গো জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগে Subscribe now and press the bell icon. Never miss an update. জড়াইয়া মায়ার ডোরে বান্ধিয়া পিড়িতে মোড়ে খেলাইও না হৃদয়টারে লইয়া জড়াইয়া মায়ার ডোরে বান্ধিয়া পিড়িতে মোড়ে খেলাইও না হৃদয়টারে লইয়া হাতে ধইরা সাইড না হাত সামনে every time মন ভোলারে কইয়া হাতে ধইরা সাইড নগদ সামনে আগাইয়া গো হাতে ধইরা সাইড নগদ সামনে আগাইয়া হাতে ধইরা সাইড নগদ সামনে আগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতা আলোকের দাগে তাকাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া